পৃথিবীতে এক একজন মানুষ এক এক স্টাইল নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে তবে এই মানুষটিকে দেখতে পাচ্ছেন তার অনেক লম্বা লম্বা দাঁত তবে অনেকে রয়েছে আলগা দাঁত কিংবা আলগা চুলো লাগিয়ে স্টাইলিশ করে সোশ্যাল মিডিয়া টিকটককে বেছে নিয়েছে ভাইরাল হওয়ার জন্য তবে উনি ভাইরাল হয়েছেন ওনার এই লাম্পা লাম্পা কোদালের মতো এই দাঁতগুলো দিয়ে এগুলো দিয়ে তিনি বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেকটা ব্যাপক পরিমাণ ভাইরাল ওনার টিকটক আইডিতে প্রায় ফোর মিলিয়নস ফলোয়ার রয়েছে ওনাকে ফোর মিলিয়ন মানুষ পছন্দ করে ওনাকে ফোর মিলিয়ন মানুষ ফলোয়ার দিয়েছেন এই আলতু ফালতু ভিডিও এই মানুষটিকে অথচ একটি ভালো কাজে একটি ইসলামিক ভিডিও কিংবা একটি ভালো কোনো কন্টেন্টে এই ধরনের ফলোয়ার কিংবা ভিউজ হয় না